দিস ইজ অনেক দ্য ফিট বয় সো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বাসায় আপনাদের ওয়েটটাকে লুজ করবেন এবং পারফেক্ট একটা বডি তৈরি করবেন যেমন আমরা অনেকেই আছি যারা ওয়েট লুজ করতে যায় শরীরের শরীরকে দুর্বল করে ফেলি কিন্তু এটা পারফেক্ট নয় সো পারফেক্ট বডি পাইতে হলে আপনার শরীরের ওয়েটটাকে লুজ করতে হবে প্লাস আপনার বডির স্ট্রেথ ক্যাপাসিটি বৃদ্ধি করবে সো কী কী এক্সারসাইজ করবেন এবং কী কী খাবার খাবেন সেটা নিয়ে আজকে আমি দেখাবো সো ফার্স্ট আমি কিছু এক্সারসাইজ দেখাবো সো ফার্স্ট আমার প্রথম একটা ফেভারিট এক্সারসাইজ যেটা হচ্ছে jumping jack jumping jack is one of my favourite exercise so let's go guys so ফার্স্টে জাম্পিং জ্যাকের জন্য যাবো সো ফার্স্টে leg up and down and up and down regulator breath নাক দিয়ে নিঃশ্বাস নিবো গাল ছাড়বো বিগিনার্স যারা আছেন তারা যাবেন থার্টি সেকেন্ড এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলের আছেন তারা যাবেন ফোর্টি সেকেন্ড এবং অ্যাডভান্স যারা আছেন তারা যাবেন ফোর্টি ফাইভ সেকেন্ড এবং কিছু সময় রেস্ট নেবেন যেমন বিগিনার্সরা থার্টি সেকেন্ড রেস্ট অ্যাডভান্সরা টোয়েন্টি সেকেন্ড রেস্ট এবং ইন্টারমিডিয়েটরা ফিফটিন সেকেন্ড রেস্ট এই এক্সারসাইজটা অবশ্যই দুই থেকে তিন সেট দিবেন সো নেক্সট আমি আরেকটা এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে যে জাম্প সাইড টু সাইড একটা ডাম্বেল রাখবো সো একটা হেক্স ডাম্বেল নিই পাঁচ কিলো ওয়েটের দেন ডাম্বেলটা রাখবো এবং ডাম্বেলে সাইড টু সাইড জাম দেব side to side one leg up and jump then again up and jump so let's go guys guys এখন তিন নম্বর এক্সারসাইজ যেটা burpees with dumbbell so dumbbell দিয়ে আমরা এক্সারসাইজটা করবো so let's guys for this exercise so প্রথমে পুশ আপ দেবো একটা ডাম্বেলের উপরে so holy push up then jump dumbbell up and down okay guys again বিগিনার্সরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন পাঁচবার ইন্টারমিডিয়েটটা দেবেন দশবার অ্যাডভান্সরা পনেরো বার এবং রেস্ট নেবেন থার্টি সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড সো নেক্সট আমার এক্সারসাইজ যেটা হচ্ছে হাইনি ট্যাপস খুবই ভালো একটা এক্সারসাইজ যে এক্সারসাইজটা আপনাদের মুহূর্তের মধ্যে অনেক ক্যালোরি বার্ন করবে এবং হার্টবিট অনেক আপ করে দেবে so let's go guys free hand exercise first এটা এটা টাচ করবো এটা এটা টাচ করবো let's go okay guys last exercise wall hand stand hold thirty second so অনেক ক্যালোরি বার্ন করবে so let's go guys thirty second hold okay guys so যে এক্সারসাইজগুলো দেখালাম পাঁচটা খুবই ভালো এক্সারসাইজ অনেক পরিমাণ ক্যালোরি বার্ন করবে এবং বাসায় বসে ইজি ওয়েতে আপনারা অনেক ক্যালোরি বার্ন করতে পারবেন যাদের বডিতে অনেক বেশি ফ্যাট আছে সো ফ্যাটগুলোকে বার্ন করতে পারবেন এবং শরীরের স্ট্রেংথ ক্যাপাসিটি বাড়াইতে হইলে খাবারের ক্যালোরি ঠিক রাখতে হবে বেশি ক্যালোরি ডেফিসিট যাতে না হয়ে যায় শরীরের ঘাটতি না হয়ে যায় তাহলে শরীর উইক হয়ে যাবে কোনো মিল স্কিপ করবেন না সব মিল খাবেন ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ দরকার হয় একদম অল্প অল্প করে খাবেন প্রতি বেলাতে কিন্তু কোনো মিল স্কিপ করা যাবে না তাহলে শরীর উইক খেয়ে যাবে so that's all for today's video so you learn something from this video definitely smash the like button and leave comment below for next video subscribe my channel you haven't already mad love live long peace out